সম্মানিত ভিউয়ার্স আমি আসলে আমাদের হোম সার্ভিসিং থেকে যেহেতু আমরা প্রচারে এসেছি আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টিভি রয়েছে তো এই সিআরটি বক্স টিভিটি ইন্ডিকেটার ঠিকই জ্বলছে কিন্তু কোনো পাওয়ার সাউন্ড কোনো কিছুই নেই অর্থাৎ স্ট্যান্ড বাই হয়েছে কিন্তু রিলিজ হচ্ছে না তো আমরা এটাকে এখন খুলে নেব খুলে এটাকে রিপেয়ারিং করে দেব তাইলে আবার চলবে পুনরায় নতুনের মতন tutaj kimdam na kung namini to ito skip korini nah sorry tarage lagi tuh kulini

গ্রামে প্রচুর পরিমাণ টিভি নষ্ট করে ফেলে রেখেছে অথচ সার্ভিসিং করলে ঠিক হয়ে যায় বিক্রি আমরা যার কারণে আমরা কাজগুলো করে দিই আচ্ছা, হ্যাঁ, আমরা ওই সিস্টেম কাজ করি আমাদের এখানে দুটাই সুবিধা রয়েছে নিলাম বসে থাকে কি তো মোটামুটি এটা মেকানিক্স ভালোই দেখেছে যেরকম বোঝা যাচ্ছে অনেকবার রিপেয়ারিং করা হয়েছে আমরা একটা মাল্টি দেখতে পারতেছেন একটি ফ্লাইব্যাকের তিনটি জোড়া তো এই ফ্লাইব্যাকও খারাপ হতে পারে তো আমরা সব লাইন আগে খুলে নিব তারপর এটাকে রিপেয়ারিং করার চেষ্টা করব তো এটি তো প্রথমে আমি পাঁচটি রয়েছে এগুলি আমি একটু চেক করে নিই প্রবলেম এটা একটা গুরুতর প্রবলেম আউটপুট ফুলি শর্ট তো বলিনি তো ভিউয়ার্স আমি আউটপুট ট্রানজিস্টার খুলে নিলাম তো দেখি বাকি কেন শর্ট দেখালো কারণটা কী বা এটা কি আসলে কি শর্ট কিনা নাকি অন্য কিছু শর্ট রয়েছে তো বলে দিন তো দেখতে পাচ্ছেন মাল্টি ফুল শট যে দিকটা ধরছি সে শর্ট ফুললি খারাপ হয়ে গেছে একবার শর্ট হয়ে নষ্ট হয়ে গেছে তো আমরা আরেকটি কাজ করে দেখব এটা হচ্ছে অন্যান্য আর কিছু শর্ট রয়েছে তো এখানে আরো দেখা গেছে ডায়োড অনেক সময় শর্ট থাকতে এখানে ডায়োড এখনো শর্ট নেই দেখলাম তো এরকম অবস্থায় যে পরিস্থিতিতে আছে সম্ভবত ওই পাশ লাগালেই হয়ে যাবে আর যদি এটা না হয় তাহলে স্লাইড সহকারী চেঞ্জ করতে হবে তো আমরা একটু স্কিপ করে নেব কারণ ট্রানজিস্টারটি সংগ্রহ তো ভিউয়ার্স আমরা ট্রানজিস্টারটি মেপে নিলাম সাথে দেখতে পেলেন এটা বিআরটি অন্য যে কারণে অনেক সময় আউটপুট কেটে যায় সেই কারণে বিআরটি চেক করে নিলাম সাথে বিআরটি আমি লাগিয়ে দিতাম তো আমরা আগে প্রথমে এই ট্রানজিস্টারটি লাগাবো দেখতে পাচ্ছেন আমার হাতে এই ট্রানজিস্টারটির নাম্বার হচ্ছে ডি চব্বিশ নিরানব্বই আমরা এখন এটি লাগাবো একটু স্কিপ করে নেব তো এখন আমি এটি সেটিং করে নিতেছি সাধারণত স্টাডি লাগালেই সম্ভবত চলে আসবে তো কাস্টমার যদি লাইভ একটি লাগায় সেক্ষেত্রে কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করার যোগ্য হয়ে যাবে কিন্তু লাইভেট কয়টা জোড়া দিয়েছি হিসাব নেই তো আমি ক্যামেরাটা লাগিয়ে নিলাম কারণ একটু দূরে রাখি যদি টিভি হয়ে যায় সাপ সাপ ওই হ্যাঁ, কারণ এই ফ্লাইব্যাগটার দামই পাঁচশো টাকা ওই ফ্লাইব্যাগটা চেঞ্জ করা আপনার দরকার আছিল আগেরটা চেঞ্জ না করলে আপনি বেশি একটা দিন ব্যবহার করতে পারবেন না তো আমি লাগিয়ে নিলাম তো এখন এটাকে প্লাগিং করে দেখি কি পরিস্থিতি দাঁড়ায় তো আমরা দেখতে পারলাম পুটি লাগানোর সাথে সাথেই ওই জায়গায় পাওয়ার চলে গেছে মানে এসটি চালু হয়ে গিয়েছে তো আমরা একটু ভোল্টেজটি মেপে নেব যাতে করে তো এটা যে ভোল্টেজ প্রয়োজন তার চাইতে বিশ ভোল্টেজ বেশি রয়েছে আমরা সেটি কমিয়ে দেবো তো এখন আমার ভোল্টেজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে এসেছে এখন আমি এটাকে সেটিং করবো আশা করি কাজটি ওকে হয়ে গেছে Oh, no, do.

ডিশের লাইনটা দেন না না ওইটা না ডিশের লাইন এই যে এইটা এইটা হ্যাঁ হ্যাঁ দেন গেছে আপনার ডিসির লাইন আছে তো তো তার তোর ছিড়া মেরা না তো বিষ্ণু তখন এই তো এই সুন্দর তো আমার ডিশ নাই ডিশ লাগালে সব চলে আসে এই ডিশের তার সমস্যা বন্ধুরা এটি স্কিপ করে নিন নাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা আমাদের কাজটি আমরা করতে সক্ষম হলাম এখন এটিকে ফিটিং করে দেব তাহলে আমাদের কাজটি শেষ আমরা এখন ফিটিং করে নিই তারপর আপনাদেরকে আবার দেখাই কিন্তু তার আগে তো আপনারা দেখি নেই বলবেন যে কি ফিটিং করে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স দেখতে পারলেন আমরা টিভিটি চালু করে দিলাম একেবারে নতুন টিভির মতন এখন চলছে তবে ডিশের লাইন ঠিক নেই বিদায় একেবারে পানির মতন ক্লিয়ার আসছে না তো ডিশের লাইনটা যদি তবে নিবেদিত প্রাণ ব্যক্তিদের নেতৃত্বে আনার আনার ফলে আশা জানিয়েছে তারা নোয়াখালীতে সবশেষ দু সালের বিশ নভেম্বর অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগ নব্বই মিনিটে এই ম্যাচে নিজের দ্বিতীয় কাতার বিশ্বকাপে নিজের পঞ্চম এবং বিশ্বকাপে সব মিলে নবম গোলের দেখা পান ব্যাটারিও খারাপ হইতে পারে আশিকুর রহমান অপু এটি নিউজ না না রিমোট নষ্ট না ব্যাটারি নষ্ট আমাদের পরবর্তী আয়োজন খারাপ আছে আপনি যে এগুলা কাজ করেন বুঝছেন মাঝখানে এগুলা কাজ করেন রিমোট একটা নতুন আইনা নিয়ে বুঝছেন না নাম কত রিমোট নাই কিন্তু আপনার ডিশের লাইন তো ক্লিয়ার না ইস্টার জবসা থাকবেন কেমনে